প্রীতি প্রীতি দর্শনে যার মন হয়ে সে কিন্তু তার ছাড়ে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না ওরে যার শনে যার মন মই যাচ্ছে যার শনে যার মন মই যাচ্ছে সে কিন্তু তারে ছাড়ে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না ওরে যার শোনে যার মন মই যার শোনে যার ভাব আছে সে কিন্তু তারে ছাড়ে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না করে যার সনে যার মনময় যাচ্ছে যার সনে যার মনময় যাচ্ছে সে কিন্তু তারে ছাড়ে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না এক যাইতা লতায় আছে বাইতে বাইতে উঠে গাছে এক যাইতা লতায় আছে বাইতে বাইতে উঠে গেছে ঘুরে গাছ মরিলে লতা মরে গাছ মরিলে লতা মরে তবু লতা গাছ ছাড়ে না পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধারা রে না ওরে যার শোনে যার ভাব মাসে যার শোনে যার মন মাসে যার শোনে যার মন মই যাচ্ছে সে কিন্তু তারে ছাড়ে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না আশেক যায় মা সুখের কাছে মাসু যদি না চায় তারে আসুক যায় মাসুকের কাছে মাসুক যদি না চায় তারে ও সে নিজের প্রেমে নিজে মরে নিজের প্রেমে নিজে মরে অন্য কারো মারতে হয় না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধারদা রে না ওরে যার সনে যার মন ময় আছে যার সনে যার ভাব জৈম সে কিন্তু তারে সারে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না দেখো চাতকের রীতি মেঘের সাথে তার পিরিতি দেখো চাতকের রীতি মেঘের সাথে তার পিরিতি চাতক মরিয়া গেলে চাতক মরিয়া গেলে অন্য পানি পান করে না প্রীতি এই জগতে জাতি কুলের ধারে ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধারে ধারে না প্রীতি ওরে যার শোনে যার মন মই যাচ্ছে যার শোনে যার ভাব আছে সে কিন্তু তারে ছাড়ে না পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না পিরিতি পিরিতি এই জগতে জাতি কুলের ধারে ধারে না